যা লেখা আছে তাই তো হবে এই প্রশ্ন কিন্তু সকলের মনে মনে ঠিক কিনা বলুন বিশাল একটা প্রশ্ন এই জায়গাতে মুসলমানরা হুসুর কাচ্ছে বিপদগামী হচ্ছে আজকে আমাদের পাঠ্য বইগুলোতে আমাদের মাইন্ডকে ওয়াশ করা হচ্ছে যেন মানুষ তাকদীরের বিশ্বাস থেকে ফিরে আসে কারণ সেখানে আল্লাহকে যদি বিশ্বাস করতে না বলে সেটা কেউ মানবে না তো মানুষকে কোন জায়গায় আঘাত করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে আর মানুষের দুর্বল জায়গা হলো তাকদীরের প্রতি বিশ্বাস ভাগ্যের প্রতি বিশ্বাস যখন একটা মানুষ তার চরম পর্যায়ে চলে যায় পরম দুঃখের শেষ সীমায় চলে যায় তখন নাস্তিকরা তাকে তাকদির দিয়ে তাকদিরের মাসালা দিয়ে তাকে ইমান হারা করতে পারে ঠিক কিনা বলুন তাকদিরের সেই মাসালা বড়ই কঠিন শয়তান মানুষকে বেমান করবে এই তাকদিরের মশালা দিয়ে কিসের মশালা দিয়ে তাকদিরের মশালা বড়ই কঠিন আল্লাহ পাক কোরআনে পাকে কি বললেন ইনসানি ইল্লামা মানুষ যা চেষ্টা করবে সেই তা অর্জন করবে অর্থাৎ আল্লাহ পাক মানুষকে চেষ্টা করতে বললেন মানুষকে স্ট্রাগল করতে বলেছেন মানুষকে চেষ্টা করতে বলেছেন মানুষকে আল্লাহ রব্বুল আলমিন হাত পা গড়িয়ে বসে থাকতে বলে নাই আল্লাহ পাক বলেন তুমি চেষ্টা করো সংগ্রাম করো দৌড়ো তুমি খুঁজো তোমার ভাগ্যকে তুমি খুঁজে নাও আল্লাহ পাক তো লিখে দিয়েছেন আল্লাপাক তোমার রিজিক বন্টন করে দিয়েছেন তোমার রিজিক কোথায় আছে তুমি তালাশ করো তোমার রিজিক তুমি তালাশ করো তোমার ভাগ্য তুমি তালাশ করে নাও তুমি চেষ্টা করে লোপে নাও যদি তুমি বসে থাকো ভাগ্যকে দোষারোপ করা যাবে না কিতাবের ভিতরে লেখা আছে ফালা মুআরাজাতা বাইনা তাকদিরি দেবীরি পরিকল্পনা করা আর তাকদিরের মাঝে কোনো বিপরীত নাই তাকদির তাকদিরের জায়গায় আছে কিন্তু সেই তাকদিরকে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে তাদবির করতে হবে পরিকল্পনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদেরকে মুজাহাদা করতে হবে ঠিক কিনা বলুন আপনি হাত পা গুটিয়ে যদি তাকদিরকে দোষারোপ করেন তাহলে সেটা আপনি কোরআন হাদিস অনুযায়ী আপনি করেননি এটা আপনি অন্যায় করেছেন ভুল করেছেন ভুল বুঝেছেন ভাগ্যকে আপনাকে পরিশ্রম করে কি করতে হবে এটাকে আনতে হবে আল্লাহ পাক রিজিক দিয়েছেন মাঠে আপনাকে লাঙ্গল নিয়ে কোথায় যেতে হবে মাঠে যেতে হবে তাহলে সেখান থেকে ফসল উৎপাদিত হবে ঠিক কিনা বলুন আপনি যদি শিল্প কারখানা না করেন সেখান থেকে প্রোডাক্ট আসবে না আমাদের ভাগ্যকে আমাদের পরিশ্রম দিয়ে কি করা যাবে পরিবর্তন করা যাবে তবে কিছু কিছু ভাগ্য পরিবর্তন হয় না আর কিছু কিছু ভাগ্য কি হয় পরিবর্তন হয় আল্লাহ তালা কোরআনে বললেন আল্লাহর তাকদীরের বিষয়টা কখনো পরিবর্তন হবে না তাহলে বোঝা যায় কিছু কিছু তাকদির আছে পরিবর্তন হয় না আল্লাহ পাক কোরআনের আরেকটা আয়াতে বলেছিলেন আল্লাহ পাক কোরআনের আরেকটা আয়াতে লিকুল্লি আজালিন কিতাব ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা ইচ্ছা করেন তাকদীর তাকদীরকে মুছে দিতে পারেন আল্লাহ চাইলে সেখানে যোজন বিয়োজন করতে পারেন এই যোজন বিয়োজনের ক্ষমতা একমাত্র কার কাছে আমরা দুটো আয়াত পেলাম এক আয়াত বলছে ভাগ্য পরিবর্তন হবে না আর একটা আয়াতে বললেন ও আল্লাহ ইসাল্লিল ইনসানে ইল্লামা সাহা মানব যা চেষ্টা করে তা পাই ওয়াল্লাদিনা লানা হাদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ পাক বললেন আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করবে স্ট্রাগল করবে লানাহ দিয়ান্নাহুম সোলানা আমি তাদেরকে আমার সেই সরল পথ আমি তাদেরকে দেখিয়ে দিব আল্লাপাক বললেন চেষ্টা করলে আমি আল্লাহ দেখিয়ে দিব চেষ্টা করার জন্য বলেছেন তাহলে ওলামায় কেরাম এখানে ভাগ্যকে দুভাগে ভাগ করে ফেলেছেন একটা হলো দিরুল মুবরাম যেটা কখনো পরিবর্তন হবে না একটা হচ্ছে দিরুল মোয়াল্লাক যে তাক দিকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে জুরো বলুন সোহান আল্লাহ কিন্তু সাবিকার কাতে আল্লাহকে রাজি রাখতে হবে মামলা যদি রাজি থাকে আল্লাহ যদি রাজি থাকে আল্লাহ যদি ইচ্ছা করে আমার আমল দেখে আমার এখলাস দেখে আমার নিয়ত দেখে যদি আল্লাহ পাক আমার ভাগ্যকে পরিবর্তন করতে চান আল্লাহর হুকুমকে আল্লাহর বিধানকে কেউ খণ্ডন করতে পারবে না আল্লাহ যদি আমার জন্য ভালো কিছু তাক দিয়ে লেখে দেয় তাহলে পৃথিবীর কোনো শক্তি সেটা পরিবর্তন করতে পারবে না বিদাতার লিখন ঝাইনা খণ্ডন আল্লাহ যেটা লিখে দেন সেটা হবেই কিন্তু সেই সাবিটা কার হাতে আল্লাহর হাতে এই জন্য প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম উম্মতকে উপদেশ দিলেন নসিহত করলেন হে আমার উম্মতেরা তোমরা তাকদিরকে বিশ্বাস করবে আর একদিকে আল্লাহর রহমতের আশা নিয়ে আল্লাহর ওপরে আস্থা বিশ্বাস রেখে তোমরা পরিশ্রম করবে তোমরা সব সময় নেক আমল করে যাবে আল্লাহ পাক যদি তোমার কাজের উপরে সন্তুষ্টি হন আল্লাহ পাক তোমার ভাগ্যকে পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আর সেই তাকদীরের নাম হলো আর তাকদিরুল মোহাল্লাক জোরে বলুন সুবাহান প্রিয় নবীজি সাল্লাহ সাল্লাম এই ব্যাপারে স্পষ্ট কিছু হাদিস হাদিসের কিতাবের ভিতরে আছে প্রিয় নবীজি বললেন লায়াজিদু ফিল ওমরি ইল্লাল বিরু মানুষের হায়াত কমতে পারে বাড়তে পারে আল্লাহ চাইলে মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারে তার নেক আমলের কারণে কোনো বান্দা যদি বেশি বেশি নেক আমল করে সব সময় যদি ভালো কাজ করে আল্লাহ চাইলে তার হায়াতের মধ্যে বাড়িয়ে দিতে পারে জোর বলুন সুবাহ এটা কে করতে পারেন আল্লাহ করতে পারেন হাদিসের ভিতরে আরো কি আছে ওয়ালায়ারুদ্দুল কদারা ইল্লা দোয়াও ওয়ালায়ারুদ্দুল কদারা ইল্লা এগুলো হচ্ছে সই হাদিস নবীজি বললেন তাকদির ফিরিয়ে আসতে পারে দোয়ার মাধ্যমে বান্দা যদি আল্লাহর কাছে সেভাবে যদি চাইতে পারে আল্লাহ যদি ওই বান্দার দোয়া কবুল করে বান্দার আহাজারি দেখে চোখের পানি দেখে যদি আল্লাহ পাক তার ভাগ্যকে পরিবর্তন করতে চান চাইলে আল্লাহ পাক তার ভাগ্যকে একমাত্র দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারে এই জন্য পিয়ানবিজি সাল্লি সাল্লাম উম্মতকে সর্বদা আল্লাহর কাছে দোয়া করার জন্য প্রার্থনা বেশি করার জন্য বললেন জোর বলুন সুবাহ বেশি বেশি কি করতে বললেন দোয়া করতে বললেন এই দোয়ার কারণে ভাগ্য কি হতে পারে পরিবর্তন হতে পারে এই বিশ্বাস আর ভয় আমাদের আশা একমাত্র কার উপরে আমার উপরে যদি আল্লাহ নারাজ হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় আমার কোনো কাজে আসবে না আর আল্লাহ যদি আমার উপরে রাজি হয়ে যায় পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে খারাপ বলে আমার কিছু আসে যায় না কারণ আমার উপরে যদি মাওলা রাজি থাকে তাহলে এটাই হলো আসল কামিয়াবি এটাই হলো আসল সফলতা জুড়ে বলুন সুবাহান এই জন্য পিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম উম্মতকে বললেন উম্মদ তোমরা কখনো গুণা করবে না তোমরা গুণা করবে না তোমরা তো পৃথিবীতে ভালোভাবে থাকতে চাও সুন্দরভাবে চলতে চাও তোমাদের একটা শর্ত তোমরা গুণা করবে না কেন এই গুণা করার কারণে মানুষের রিজিক কমে যায় মানুষের গুণার কারণে কি কমে যায় রিজিক কমে যায় গুণার কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় তার রিজিকের মধ্যে কমতি চলে আসে কিসের কারণে গুনাহের কারণে সই হাদিস পিয়ানবীজি বললেন কি বললেন ওয়াইন্নার রাজুলাম আমার উন্মতের গুনাহের কারণে তাদের রিজিকের মধ্যে কমতি আসতে পারে এই জন্য হাদিসের অন্য হাদিসা আছে যেই দেশের মধ্যে জানাবে বিচার বেড়ে যাবে মিথ্যা কথা বেড়ে যাবে জুলুম অত্যাচার বেড়ে যাবে যেখানে নেই শাসন প্রতিষ্ঠা হবে না কোরআন হাদিসের শাসন চলবে না মজলুমের প্রতি কোনো দয়া হবে না আল্লাহ রব্বুল আলমিন ওই দেশ থেকে রিজিক উঠিয়ে নেবেন ওই দেশের মানুষ রিজিকের মধ্যে কষ্ট পাবে গুনাহের কারণে রিজিকের মধ্যে কমতি আসে গুনাহের কারণে আজকে যদি আমরা গুনাকে গুণা মনে না করি তাহলে আমরা দিন দিন কষ্টে পড়ে যাব আমরা দিন দিন কষ্টের মধ্যে পড়ে যাব এই কষ্ট থেকে একমাত্র বাঁচার উপায় হলো আমাদেরকে সকলকে গুণাত্যাগ করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে এই দেশের মধ্যে কোরআনের শাসন কায়েম করতে হবে এই দিনকে প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে জাকাত প্রতিষ্ঠা করতে হবে আর যদি আমরা আল্লাহর হুকুম না মানি আমরা পৃথিবীতে যতই চেষ্টা করি আমাদের ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ আমল সলেহ ভালো কাজ নেক দুই নম্বর হলো আদোয়া তিন নম্বর হলো গুণা থেকে বেঁচে থাকা আল্লাহ পাক আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন জোরে বলুন আল্লাহ কিন্তু ভাগ্যকে আপনি অনেক চেষ্টা করে পেলেন না তখন আপনি অবশ্য আপনাকে বুঝতে হবে এটা আপনার কি ছিল না ভাগ্যে ছিল না আপনি কষ্টই করলেন না ভাগ্যে ছিল কি ছিল না সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন আপনি তো চেষ্টা করেননি আল্লাহ পাক আমাদের সকলকে এই তাকদিরের প্রতি অঠল এবং দৃঢ় বিশ্বাস রাখার তৌফিক দান করুন